আল্লাহ রাসুল উল্লেখ করেছেন যে কেয়ামতের ময়দানটা হাসরের ময়দান ফুলসিরাপ মিজান যেখানে যাবেন সে সেখানে অনেক বেশি অন্ধকারাচ্ছন্ন থাকবে আলো হবে কি দিয়ে আপনার এই নামাজ উজুর যে নূরের চেহারা থেকে নূর জমকাবে আপনার জন্য এই নামাজটা আলোর কারণ হয়ে যাবে আপনাকে অন্ধকারে কোনো বিপদে পড়া করতে হবে না যদি নামাজটা ঠিকমতো আদায় হয় আর শুধু নূর নয় বোরহান দলিল রাসুল পাক সাল্লাম বলেন যে নামাজ আমাদের জন্য একটা দলিল স্বরূপ একটা যা ভূমির মধ্যে আমরা আছি ঘর দিয়ে অথবা জমিন চাষ করি অথবা বেড়া দিয়ে রাখছি কেউ যদি বলে এই জমিনটি তোমার নয় আমার বা অন্য কারো আপনি তখন তার সামনে বলবেন যে আমার এটা দলিল আছে এই জমিনটা আমার এই দলিলের মাধ্যমে ভূমির জমির মালিকানা আপনি প্রতিষ্ঠিত করলেন আর এই পরকালীন জীবনে মুক্তিপ্রাপ্ত মানুষদের কাতারে যখন আপনি দাঁড়িয়ে যাবেন যদি ফেরেস্তারা জিজ্ঞাসা করে তুমি কই যাও এখানে তো মুক্তি পাওয়ার দল তখন নামাজ আপনার সামনে দলিল হয়ে দাঁড়িয়ে যাবে সুবাহান আল্লাহ যে আপনি মুক্তি পাওয়ার দল এই নামাজ কত গুরুত্ব জিনিস আল্লাহ রাসুল বলেন শুধু তাই নয় এই নামাজটা ও পরকালীন জীবনে কেয়ামতের ময়দানে এই নামাজের মাধ্যমে নামাজ আদায় যে করেছে বান্দা এই উসিরাতে আল্লাহ পাক তাকে মুক্তির ব্যবস্থা করে দেবেন সুবাহান আল্লাহ শুধু এটাই নয় অন্য হাদিসে রাসুল পাক সাল্লাহ সাল্লাম বলেন যে من حافظ على الصلاة أكرمه الله بخمس خصال রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ হেফাজত করবে সহি শুদ্ধভাবে আদায় করবে নামাজ যেভাবে হক রয়েছে হক পরিপূর্ণ করে নামাজ আদায় করবে আক্রামাহুল্লাহ বিখামসি ফিসাল আল্লাহ পাক সে মর্যাদা মমিন বন্দার মর্যাদাকে পাঁচটি মর্যাদায় প্রতিষ্ঠিত করবেন সুবাহান আল্লাহ পাঁচ কয়টা মর্যাদা দিবেন পাঁচটা মর্যাদা দিবেন এর মধ্যে ইয়ার পাহু আইন প্রথম নাম্বার আল্লাহ পাক সাকরাতুল মাউত ইন্না সাকরাতুল মাউতে হাক্কুন মৌতের যন্ত্রণা আল্লাহ পাক বলছেন এটা একটা সত্য জিনিস প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বার্থ গ্রহণ করতেই হবে সাথে সাথে মৃত্যুর যন্ত্রণাও তাকে ভোগ করতে হবে এমন সময় মৃত্যুর যন্ত্রণা আসবে যে সময় আপনি সুস্থ নয় আপনার চোখ আছে আপনার মুখ আছে হাত আছে সে অঙ্গগুলো আপনি কিছু চালাতে পারবেন না সবগুলা অঙ্গ স্টপ হয়ে যাবে আপনি চেষ্টা করতেছেন ইশারা করবেন কিছু বলবেন না কোনো মুখ দিয়ে কোনো আওয়াজ বের হবে না মৃত্যুর আগে কঠিনতম সময় এই সময় মানুষটা যান প্রবস করতে যে পরিমাণ কষ্ট হয় রাসুল পাক সাল্লাম বলেন যদি বান্দা পাঁচ রক্ত নামাজ ঠিক মতো ঠিক সময় শুদ্ধভাবে আদায় করতে পারে সারা জীবন তাহলে তার মৃত্যুর সময় আল্লাহ পাক মৃত্যুর যন্ত্রণাকে হালকা করে দিবেন সুহান আল্লাহ তো নামাজের অবশ্যই দরকার রয়েছে এক নম্বর গেল দ্বিতীয় নম্বর ও আজাব আল কবরে আল্লাহ পাক কবরে আজাব রহিত করে দিবেন সুবাহান আল্লাহ এই নামাজ উপকার হবে কবর এমন একটা জায়গা আপনি দুনিয়াতে সম্পদ তৈরি করলেন ঘর তৈরি করলেন আপনার সন্তান হয়েছে সন্তানদের জন্য জীবনের সর্বস্ব ত্যাগ করে সন্তানের উন্নতির জন্য চেষ্টা করেছেন বাড়িঘর করেছেন সন্তানদেরকে লেখাপড়া করেছেন সবাই প্রতিষ্ঠিত করে দিলেন আপনার বড় একটা অ্যাসেট একটা এই অর্জন আপনার জন্য সেটা হলো আপনার সম্পদ এবং আপনার সন্তান যখন আপনি ইন্তেকাল করবেন মরে গেলেন আপনার বাড়ির মধ্যে আপনি আপনার ঘরের মধ্যে আপনি একটা আপন জিনিস আপনার নিজের জিনিস ছিল যে ঘরটি যে সম্পদটি আপনার আরও একটা আপন জিনিস সেটা হলো আপনার সন্তান আপনার স্ত্রী আপনার মা যদি বেঁচে থাকে সবাই মিলে আপনাকে ঘর থেকে তারাই আপনাকে বের করে দিবে যে এই সম্পদ আপনি তৈরি করছেন এই সম্পদটা আপনার না সন্তানাদিরা জানাজার নামাজে শেষ হওয়ার পর আপনার সন্তানরা আপনাকে কবরে শোয়াই দিবে হাতে ধরে কবরে শোয়াবে আপনি হয়তো তখন মনে করবেন আমার এই কলিজার টুকরা সন্তান যাদের জন্য আমি সারাটা জীবন ত্যাগ করলাম তারা মনে হয় আমার সাথে যাবে ওই সন্তানটা যখন কবরে রেখে উঠিয়ে দিয়ে আসবে মৃত ব্যক্তি একটা চিৎকার যে দে তখন যে আমার সম্পদ আমি সব কিছু ত্যাগ করে দিয়ে আসলাম আমার সম্পদ থেকে আমার আমাকে ত্যাগ করে ঘর থেকে বের করে দিল আমার আপনজনরা আপনজন আমার ছেলেরা আমার কবরে আসলো ওই কবর থেকে ছেলেরা উঠে গেল একমাত্র একা ব্যক্তি যখন হয়ে যাবে তখন তার সাথে তৃতীয় একটা আপনজন সাথে থাকবে শেষ আপনজন হলো ন্যাক আমল যে ন্যাক আমলটা কখনই আপনার থেকে দূর হবে না আল্লাহ রাসুল বলছেন যদি আপনি এই নামাজকে আজীবন ঠিক মতো আদায় করে থাকেন তাহলে এই নামাজ আপনার থেকে কবর থেকে আলাদা হবে না বরং এই নামাজ কবরের আজাব থেকে আপনাকে মুক্তির একটা ব্যবস্থার জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে সুবাহান আল্লাহ আপনি সুন্নত তরিকা মতো আদায় করেছেন এই সুন্নত তরিকা আদায় করার কারণে আর রাসুল পাক সাল্লাহ সাল্লামকে কবর আপনি চিনে ফেলবেন দুনিয়াতে থাকাকালীন সময় আপনি আপনার সংসারের জন্য সন্তানের জন্য সমাজের জন্য যত কিছুই না করেছেন সকল কিছু আপনাকে ত্যাগ করে দিয়েছে আল্লাহ পাকের জন্য যে সমস্ত সৎকার করেছেন রাসুলের পাক সাল্লামকে মহব্বত করে যে সমস্ত সুন্নত আমলগুলা করেছেন জীবন পরিচালনা করেছেন রাসুলের পাক সাল্লাম ওই কবরে আপনার কাছে চলে আসবে আর ফেরেস্তারা যখন জিজ্ঞাসা করবে মান হা উলায় এ হাজার রাজুল এই ব্যক্তির সম্পর্কে তুমি কি ধারণা করো তখন অটোমেটিক আমরা যারা ঠিক মতো সুন্নতকে অনুসরণ করতে পেরেছি আমরা তখন যখন আল্লাহ রাসুলকে চিনে আমাদের নবী সাল্লাহ সাল্লাম বলে আমরা সেখানে স্বীকৃতি দিতে পারবো তো রাসুল পাকসাল্লাম বলেন যে নামাজ যদি ঠিকমতো মানুষ আদায় করে তাহলে এই আজাবে কবর থেকে আল্লাহ পাক তাকে নিষ্কৃতি দান করবেন সময়ত হাজরিন দ্বিতীয় গেল তৃতীয়ত আল্লাহ রসুলাম বলেন কেয়ামতের ময়দানে যখন বন্দা উঠবে উঠার পরে ওই যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আমরা আপনারা যা কিছু আমল করতেছি কেরামান কাতিবিন ডান কাত বাম কাত দুজ ফেরিস্তা সব কিছু লিখতেছে আল্লাহ রাসুল ইসলাম বলেন কেয়ামতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তিকে আমলনামা তার হাতে দেওয়া হবে হাতে যে দিবে যারা বৎকার অন্যায় অপরাধকারী তাদেরকে ডান হাতে আমলনামা না দিয়ে বাম হাতে দিবে বাম হাতে কিভাবে দিবে সামনাসামনি নয় কলিজার মাঝখান দিয়ে বুকের মাঝখান দিয়ে ছিদ্র করে এদিক দিয়ে বাম হাতটাকে ঢুকিয়ে বাড়ির দিকে আনবে পিঠে পিঠের দিক থেকে সেখানে তাকে কিতাব দেওয়া হবে আমল নামা দেওয়া হবে পড়ার জন্য বলবে ফেরেস্তাদেরকে বলবে আমি তো পিছনে দেখি না আমি কিভাবে পড়বো তার ঘাটটাকে মোট করে ভেঙে ফেলে পিছন দিকে দেওয়া হবে যে তুমি এবার পড়ো কত আজাব শুধু আমল নামাটা পড়বে তখনই বক্তারের কি অবস্থা হবে রাসুলি পাক সাল্লাহ সাল্লাম বলেন দুনিয়াতে যে ব্যক্তি ঠিকমতো নামাজটা আদায় করছে তার আমলনামা বাম হাতে নয় সামনাসামনি সম্মানের সহিত ডান হাতে প্রদান করা হবে সোহান আল্লাহ এই বান্দা আমলনামা দেখে যখন আমলনামা ডান হাতে পাবে তখনই বান্দা খুশি হয়ে যাবে যে আল্লাহ পাক মনে হয় মুক্তিপ্রাপ্ত মানুষদের কাতারে আমাকেও রেখেছেন